স্যার এখন আমার কিতা হওয়া যায় স্যার আচ্ছা আমি রেকর্ডার অন করে দিছি এখন কিতা যায় বলতে এখন বায়ারের সাথে আমি কথা ছিলাম ওইটাই যে আমরা প্রথম নাম্বার হচ্ছে দুইশো ডলার আমাদের e এসিও মনিটাইজেশনের কাজ তারপরে যত ভিডিও বেশি ভিডিও ইলে প্রতি ভিডিও দুই ডলার তিন ডলার এইভাবে দরিয়া একটা হিসাব দিলে বা যেমন বলছে তার একশো ছিয়াত্তরটা ভিডিও আছে আপনি চারশো ডলার বা পাঁচশো ডলার অফার করতে পারেন সাড়ে তিনশো চারশো টাকা ডলার দিয়ে কাজ নিলে লস হইতো না আপনি এক মাস যদি খাজ করেন এক মাস যদি কাজ করিয়া যদি আপনি সাড়ে তিন তিনশো ডলার থেকে আপনার স্পেন্ড হইব অথবা একশো থেকে একশো বিশ ডলার বাদ বাকিটা আপনার বেনিফিট আপনি যদি দুইশো ডলারও ইনকাম করেন আপনার লস কি দুইশো ডলারে আপনার সতেরো আঠারো হাজার বিশ হাজার টাকার মতো আপনার চলে আসবে কথা বুঝতে পারছেন তো আমাদের প্রথম নম্বর কাজ হচ্ছে কাজটা পাওয়া তো বায়ারকে কি করবেন এখন তার সাথে যোগাযোগ রেডি করেন শুরু করেন ধীরে ধীরে আবার যোগাযোগ করেন তার সে যদি বুঝতে না চায় তাহলে বলবেন আসুন আমরা একটা মিটিং করি আমার ট্রেনার থাকবে টিম থাকবে আমাদের টিম লিডার থাকবে মনে করেন আমি টিম লিডার এবং ট্রেনার হিসাবে উপস্থিত হইলাম তো তারে বুঝাই মতো হন <clears throat> সব কিছু এখন কত হয়েছে যদি তারা কোনোভাবে মিটিংয়ে না না যায় তাইলে খাজ পাওয়া আসলে একটু জটিল হয়ে যেতে পারে যেহেতু বায়ার একটু ডিটারমাইন্ড হয়ে গেছে আর যদি সে যদি মিটিংয়ে আসে তাইলে ইনশাল্লাহ সে কাজ দিতে বাধ্য থাকবো তারপরে তার সাথে যোগাযোগ করেন কোনো সমস্যা নাই যোগাযোগ রাখেন আর হালিম ভাইয়ের কোনো বিষয় বুঝি না হালিম ভাই আপনি কি করতেছেন সবাই কম বেশ দেখতেছি আমাকে বায়ারের মেসেজগুলো দিতেছে সজীব ভাইও দিচ্ছে সাব্বির ভাই দিচ্ছেন তারপরে আরও স্টুডেন্টরা দিচ্ছে কিন্তু হালিম ভাইয়ের কোনো গ্রো পাই না আমি মানে কোনো উন্নতি পাচ্ছি না ভাই আমার তো আমার তো এখন অ্যাকাউন্ট নেই আরে ভাই অ্যাকাউন্ট কি এর লাগে অ্যাকাউন্ট কি জন্য আপনি ফাইবার লাগবেন আপনি তো শুধু বাইরে মার্কেট করবেন মার্কেটিং করবেন ফাইবার কি জন্য ও আচ্ছা আচ্ছা মার্কেটিং বাইরে তো আমি হ্যাঁ বাইরে আমি এখনো মার্কেটিং করি নাই কেন মার্কেটিং করবেন না মার্কেটিং দেখাই দিছি বসে থাকার লাগে না এখন আমার কমিটমেন্ট হচ্ছে আপনারা কোর্স চলাকালীন কাজ পাইবেন এখন যদি আপনি যদি কাজ না করেন মার্কেটিং না করেন তাহলে কি আমি যদি যতই কমিটমেন্ট করে কাজ পাইবেন সাব্বির ভাই বলেন আপনি বলেন আমি কমিটমেন্ট করছি কোর্স চলাকালীন কাজ পাইবেন আচ্ছা আপনি বলেন এখন যে বায়ার পর্যন্ত পৌঁছাইছেন আপনার ভাগ্য সুপ্রসন্ন হইলে কাজ পাবেন না জি হ্যাঁ কাজ পাওয়া মানে এর অর্থ এখান না যে একশো জনের মধ্যে একশো জনই কাজ পাইলে এটা না একশো জনের মধ্যে অলস বুঝেন তো সুপার অলস আছে বিশ জন মাঝারি অলস আছে আরও বিশ জন চল্লিশ জন বাদ সুপার মিডিয়াম মিডিয়াম কাজ করবে বিশ জন আও বিশ জনের মধ্যে দুইজন কাজ পাইবে আঠারো জন কাজ পাইতো না খুব বেশি পরিশ্রম করবে চল্লিশ জন এই চল্লিশ জনের মধ্যে বিশ জন পঁচিশ জনে কাজ পাইব এরকম তবে হ্যাঁ সবাই কাজ পাইব যে বেশি পরিশ্রম করব সে আগে কাজ পাইব যে কম পরিশ্রম করব সে একটু কম পরে কাজ পাইব এটাই হলো কথা কাজ সবাই পাইব কথা বুঝতে পারছেন যাই হোক আজকে আমাদের ক্লাস হচ্ছে বিজনেস ম্যানেজারে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রেডি করা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের বেশ কিছু ক্লাস আছে আজকে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস করব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কি বুঝেন নেই হুম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের দেখি আমাদের কাজ আসেনি আমরা এখানে একটা ট্যাব ওপেন করি ট্যাব ওপেন করি ফাইবারটা ওপেন করি না এইটা না আমাদের এইটা না স্যার ফাইবার এখন দুই বেলা স্যার ই দেখায় স্যার লিগের ইমপ্রেশন গুলো দেখায় সকালে আর হচ্ছে রাতে স্যার আচ্ছা, আচ্ছা ইব্রাহিম সাহেব নতুন স্টুডেন্ট আমাদের মেবি উনি আসছেন আচ্ছা আমরা যাই তো ফাইবারে to Facebook Facebook ads campaign আমরা ফেসবুক এডস ক্যাম্পেইন দিয়ে সার্চ দিলাম ফেসবুক এডস ক্যাম্পেইনের সার্ভিস আছে চুরাশি হাজার ছয়শো আটান্নটা দেখো চৌরাশি হাজার আট ছয়শো আটান্ন জন মানুষ এখানে সার্ভিস প্রোভাইড করতেছে মানে আর দোকান আছে চৌরাশি হাজার ছয়শো আটান্নটা দোকান আছে এখানে চৌরাশি হাজার আটশো ছয়শো আটান্নটা দোকানের মধ্যে সবাই কাজ পাইছে এরকম কথা নাই মনে করেন এখানে ফোর্টি পার্সেন্টের সিক্সটি পার্সেন্টের উপরেই কাজ অ্যাভেলেবেল পাচ্ছে দেখেন উনি এখন পর্যন্ত ওই যে দেখেন আমি ওপেন করি ওই ভদ্রলোক কী করছে উনি বাংলাদেশেরই হবে হ্যাঁ বাংলাদেশেরই উনি তিনশো আটত্রিশটা কাজ পেয়ে গেছে অলরেডি একশো ডলার তার বেসিক মানে শুরু তার একশো ডলার উনি দেখেন তিনশো সতেরোটা কাজ পেয়ে গেছে তার শুরুই পঞ্চান্ন ডলার দেখেন তারপরে হচ্ছে উনি সম্ভবত উনি বাইরা দেশের হবে বাইরা দেশেরটা বাদ দিয়ে দেন আমার বাংলাদেশ উনি তিফতা সাল উনি বাংলাদেশি হবে উনি দেখেন পাঁচশো আটত্রিশটা কাজ পাইছে উনি আবার টপ রেটেড সেলার ফাইবারে আছে কয়েক ধরনের সেলার এর মধ্যে হচ্ছে ফেজ আপনার টপ রেটেড সেলার উনি ফাইবার চয়েস হয়ে গেছে মানে ওনার কাজের কোনো অভাব থাকবে না উনি উনিও ফাইবার চয়েস ওনারও কাজের কোনো অভাব থাকবে না আচ্ছা যাই হোক তারপরে আমরা দেখি এই ভদ্রলোক কোন দেশের আমরা হিসাব করি এই ভদ্রলোক হচ্ছে বাংলাদেশের দেখেন উনি বাংলাদেশের এবং দুই সালে উনি সার্ভিস শুরু করছে এখন পর্যন্ত ইন টোটাল উনি তিনশো সাতাত্তরটা কাজ করছে কিন্তু একটা গিক দিয়েই তিনি তিনশো আটত্রিশটা সার্ভিস দিছে এবং ওনার বেসিক প্রাইস হচ্ছে একশো ডলার দেখেন ওনার বেসিক প্রাইস হচ্ছে একশো ডলার এই একশো ডলার দেখেন উনি I will set up Shopify Facebook ads campaign advertising marketing for your business উনি কী কী কাজ দিচ্ছে শপিফাই দিচ্ছে শপিফাইয়ের জন্য ফেসবুক অ্যাডস ক্যাম্পেন একটা আরেকটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেন স্বাভাবিক একটা তারপরে আরেকটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং একটা তারপরে হচ্ছে marketing for Facebook business manage business একটা মানে উনি কয়েকটা সার্ভিস একসাথে দিচ্ছে দেখ সমস্যা নাই উনি কয়েকটা সার্ভিস দিবে সমস্যা নাই যাই দেখ উনি দেখেন যদি আমি ধরি একশো ডলার করেও যদি তিনশো ডলার সে যদি তিনশো আটত্রিশটা কাজে যদি মনে করেন তার স্ট্যান্ডার্ড হচ্ছে কত দুইশো ডলার প্রিমিয়াম হচ্ছে তিনশো ডলার ফেসবুকের এডস ক্যাম্পেইনের কাজে কেউ বেসিক প্রাইজে কাজ দেয় না সবাই স্ট্যান্ডার্ড প্রিমিয়ামের কাজ দেয় স্ট্যান্ডার্ড বা প্রিমিয়ামের কাজ দেয় তারপরে আমি বেসিকটা ধরলাম আমি বেসিকটাও যদি ধরি তাহলে সে তেত্রিশ হাজার আটশো ডলার এখন পর্যন্ত ইনকাম করে ফেলছে তেত্রিশ হাজার আটশো ডলার সে এখন পর্যন্ত কি করে ফেলছে ইনকাম করে ফেলছে তেত্রিশ হাজার আটশো ডলার ইনকাম যদি করেই ফেলে তাহলে তার কত টাকা ইনকাম হয়েছে আপনি বাদ দেন আপনি নব্বই ফাইবারের ডলারগুলো আবার একশো একশোর উপরেই পাওয়া যায় তারপরে আমি বলছি আপনি নব্বই দিয়ে গুণ দেন সে এখন পর্যন্ত কত টাকা ইনকাম করছে এখানে আসুন সে তিনশো সতেরো ডলার সতেরোটা কাজ করছে তেরোটা কাজ কিউ আছে মানে কিউ মানে তার এই মুহূর্তে তেরোশো তেরোটা কাজ তার হাতে আছে এই তেরোটা কাজ হাতে আছে সে তেরোটা কাজ করছে সে কোন দেশের মানুষ সে আবার পাকিস্তানি মানুষ আচ্ছা ঠিক আছে এখন দেখেন তার তেরোটা কাজ হাতে আছে তারপরে আচ্ছা আগমন প্রস্থান আচ্ছা ক্লাস শেষ হলে এখানে সে পাঁচশো আটত্রিশটা কাজ করছে পাঁচ পাঁচটা কাজ তার হাতে আছে সে বেসিক ঈদ একশো পঁচাত্তর ডলার এখন চিন্তা করেন তার কত টাকা ইনকাম হয়েছে এবং সে হচ্ছে ইউনাইটেড স্টেটের পার্সন সে অবশ্য তার হিসাব আলাদা বাইরে দেশে ইউনাইটেড স্টেট ইউকে এই এই সমস্ত রাষ্ট্রের মানুষের হিসাবগুলো আলাদা যাই হোক তাহলে আমরা দেখলাম প্রচুর পরিমাণে কাজ আছে এবং আপনি যদি কোনোভাবেই যদি আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আপনি সাকসেস হয়ে যেতে পারেন মানে আপনার গিকটাকে যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে একটা পর্যায়ে নিয়ে আসতে পারেন মানুষের কাছে যদি তা যদি বেনিফিটেড হয়ে যায় এবং আপনি কাজ পেইতে শুরু করেন তাহলে আপনি এমনভাবে কাজ পাইবেন আপনাকে কেউ আটকাইতে পারবে না তার সাথে হচ্ছে আপনি এমন তার সাথে হচ্ছে আপনি এমন ইনকাম করবেন যে আপনার ইনকামের ঘুড় দৌড়ের মতো আগাইবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে প্রচুর কাজ কারণ সব মানুষই চায় ফেসবুকের মাধ্যমে কাজ করতো বুঝতে পারছেন গুগলের কাজ এতটা পাওয়া যায় কম তুলনামূলক কম পাওয়া যায় বাট ফেসবুকের কাজ বেশি এবং রেটও বেশি তাহলে আসুন আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার গতদিন ক্রিয়েট করা দেখছি আজকে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারে অ্যাডস ক্যাম্পেইন করব ফেসবুক ডট echo slash আমরা আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছি আমরা কি সবাই ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছি জি স্যার করছি স্যার স্যার আমারটা রইলো না হ্যাঁ আমি চেষ্টা করছি স্যার দুইটা অ্যাকাউন্ট দিয়ে একটাও তাই হইলো না কেন হয় না এটা খুব কঠিন কাজ কেন হয় না হয় না কেন স্যার খালি রেস্ট্রিক্টেড দেখায় আপনার ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড বাসার ভাই আপনি লাইভ সাপোর্ট দিয়েন তো একটু কষ্ট কইরা আচ্ছা ঠিক আছে স্যার স্যার আর স্যার আর রাব্বি চিনি না স্যার আর রাব্বি আমিও চিনি না মানে উনি কোত্থেকে জয়েন করছে আমি ভাবছি হয়তো আপনি জয়েন করাইছেন আমি তো চিনতেছি না না স্যার না স্যার আমি শুধু ইব্রাহিম ভাইকে হ্যাঁ, রাব্বি ভাই আপনি থেকে আসছেন একটু আমাকে বলেন আর রাব্বি ভাই শুনতে পাচ্ছেন এখানে ক্লাসের কেউ কি আপনারা লিঙ্ক দিয়েছেন রাব্বি ভাইকে আমি ইব্রাহিম ভাইকে দিছি স্যার আর কাউকে দেই নাই আচ্ছা কেন রাব্বি ভাইকে কেউ লিংক দেয় নাই আপনি কোন গ্রুপে আমি আপনি তো শুধু আমি আচ্ছা, আমি তো আমার গ্রুপে লিংক দিছি আর আপনি আপনার গ্রুপে লিংক দিছেন আপনার গ্রুপে লিংক দিছেন তো আপনার গ্রুপে আর রাব্বি নামে কেউ নাই না স্যার রাব্বি নামে কেউ নাই স্যার তাইলে উনি বাইরে থেকে আসলো কি করে বাইরে তো লিংক দেওয়া হয় নাই রাব্বি ভাই আমার পরিচিত কেউ কথা বলেন যদি মনে করেন আমার এখানে অন্য কোনো নাম দিয়ে যুক্ত হয়েছেন আমার কোনো পরিচিত স্টুডেন্ট তাহলে কথা বলেন সমস্যা নাই অন্য হতে পারে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো আইডি অনেকে জয়েন হয়তো হতে পারে স্যার অন্য আইডি থেকে হতে পারে কিন্তু কি একটু কথা বলেন অথবা টেক্সট করে বলে দেন যে আমি অমুক আমি অমুক হ্যাঁ হ্যাঁ কথা বলতে সমস্যা হলে আপনি টেক্সট করেন আপনি টেক্সট করেন আমাদের এখানে মেসেঞ্জারে টেক্সট করেন অথবা এই জায়গার মধ্যে টেক্সট করেন তাড়াতাড়ি করেন ক্লাস শুরু করি অলরেডি সাড়ে দশটা হয়ে গেছে কি আশ্চর্য ভাই কথা বলো না কেন বের করে দেন বের করে দেন স্যার গেছে গা গেছে উনি চলে গেছে কে জানি লিংক দিছে আল্লাহ জানে কে লিংক দিছেন আপনিই ভালো জানেন এভাবে প্লিজ ভাই পেড বেচের ক্লাসের লিংক আপনারা যে কাউকে দিবেন না এটা হচ্ছে সিক্রেট যদি কাউকে শেখাইতে হয় ফ্রি বেচে দিবেন ফ্রি বেচের ক্লাস এখন নিচ্ছি না রমজান পরে হয়তো একটা শুরু করতে পারি সপ্তাহে একটা দিন ক্লাস ঠিক আছে আচ্ছা ওকে আসুন আমরা কী করলাম business dot Facebook dot com slash overview দিয়ে আমরা কী করলাম সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে আমাদের সামনে দুইটা অপশন আসছে একটা অপশন হচ্ছে আমাদের কি একটা অপশন হচ্ছে গো টু মেটা বিজনেস আর একটা অপশন হচ্ছে আমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমরা গেট এখন আমরা যাই প্রবেশ কর্ম কোথায় যাইমো গো টু মেটা বিজনেসে ঢুকবো এটা কিন্তু আমরা যাইতাম না কারণ এটা অলরেডি আমাদের ক্লাস কী হয়ে গেছে শেষ হয়ে গেছে অলরেডি আমাদের এই ক্লাসটা শেষ সদেট এখানে আমরা যাইতাম না এখন আমরা ঢুকবো গো টু মেটা বিজনেসের মধ্যে গো টু মেটা বিজনেসে ক্লিক করলাম আমরা গো টু মেটা বিজনেসে আসবো আচ্ছা এখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস করতে হইলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে হইলে কী কী লাগে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে হইলে প্রথম নম্বর একটা পোস্ট লাগবে অথবা একটা ভিডিও লাগবে ঠিক আছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ করতে হলে কী লাগবে প্রথম প্রথমত কী লাগবে একটা পোস্ট লাগবে অথবা একটা ভিডিও একটা ভিডিও লাগবে ঠিক আছে তো ভিডিও আর ক্লাসটা আমরা পরেই দেখব আমরা আগে দেখি কি আমাদের বিজনেস ম্যানেজার এই অপশনটাতে একটা পুশ দিয়ে কিভাবে ক্রিয়েট করতে হয় তবে আজকে আমরা ad post ad campaign ready করতে পারবো কি না বুঝতে পারতেছি না অলরেডি ক্লাসের অনেক সময় হয়ে গেছে গা তার সাথে অনেক কিছু আগে ডিসকাসের আছে তবে এডস ক্যাম্পেইনের বেশ কিছু ক্লাস আছে একটা নাই আপনারা এডস ক্যাম্পেইনের ক্লাস ইন টোটাল সম্ভবত ছয়টা নিতে হবে কথা বুঝতে পারছেন কারণ বেশ কিছু ফাংশন আছে প্রত্যেকটা ফাংশনের তো আলাদা আলাদা ক্লাস নিতে হবে না হয় আপনি বুঝবেন না একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশনের কিছু চেঞ্জ আছে এই জন্য প্রত্যেকটা ফাংশনের আলাদা ক্লাস করে নিব আমরা আমরা এখান থেকে ডুইকে আমরা সেটিংসে গেলাম দেখেন এখানে কি করতে হইব সেটিংসে যাওয়ার পরে আমরা একটা জিনিস দেখবো এক কমপক্ষে বিজনেস ম্যানেজারের সাথে একটা পেজ অ্যাড থাকতে হইব কথা বুঝতে পারছেন কমপক্ষে বিজনেস ম্যানেজারের সাথে কি করতে হইব একটা পেজ অ্যাড থাকতে হইব কই আসলাম এখানে কি কোথায় চলে আসলাম কমপক্ষে একটা কি করতে হইব একটা পেজ অ্যাড থাকতে হইব এখন যেই হোক লাউ কদু কুমড়া যে কোনো কিছুই হোক ওকে তারপরে এখান থেকে বিজনেস সেটিংসে ক্লিক করলাম দেখি বিজনেস সেটিংসে ক্লিক করার পরে কী আসে আমরা একটু দেখি দেখুন বিজনেস সেটিংসে আসছি বিজনেস সেটিংসে আসার পরে আমরা এই জায়গার মধ্যে দেখবো আমাদের কোনো পেজ এড আছে কি না একটা পেজ এড আছে যে পেজটার নাম হচ্ছে আমার নামে পেজ এই পেজটা এই জায়গার মধ্যে কি আছে এড আছে আপনি যদি আরও চান তাহলে পেজ আরও অ্যাড করতে পারবেন কথা বুঝতে পারছেন তবে আপনি কমপক্ষে একটা পেজ বেশি একটার চেয়েও বেশি থাকে অনেক সময় কোনো সমস্যা নাই একটার চেয়ে বেশি থাকলে আপনি করতে পারবেন কথা বুঝতে পারছেন একটা পাঁচটা দশটা পনেরোটা পর্যন্ত পেজ থাকতে পারে এখন কথা হয়েছে আপনি কাজ করার জন্য কি করতে হইব আপনার জন্য আপনার কাজ করার জন্য তো এটা আপনার সরাসরি থাকবে এখন আপনি বায়ারের কাজ করবেন বাইরের কাজ করার জন্য আপনার কিসের প্রয়োজন বাইরের কাজ করার জন্য আপনারা কথাগুলো মন দিয়ে শুনবেন যদি তারপরে যদি আপনি কথাগুলো মনে রাখতে না পারেন বা কোনো সমস্যা হয়ে যায় অথবা ভুলে যান তাহলে আপনি ভিডিও দেখবেন একবার দুইবার বারে বারে ভিডিও দেখবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাতে হঠাৎ আমি গাড়িতে আসি আপনি একটা কথা বলে ফেললেন কিন্তু বিজনেস ম্যানেজারের অনেক সাব সার্ভিস আছে একটা কমেন্টের মধ্যে বলা দেওয়া যায় না কথা বুঝতে পারছেন বিজনেস ম্যানেজারের সাপোর্ট সাধারণত লাইভ ছাড়া দেয়া যায় না একটা কমেন্টের মাধ্যমে দেয়া কষ্ট হয়ে যায় কারণ আর তাছাড়া বিজনেসম্যান ক্লাস বেশিক্ষণ হয় নাই আমরা হয়তো পনেরো বিশ মিনিট ওইভাবে ক্লাস করছি তো অনেক অনেক সময় হয় কি বিজনেস ম্যানেজারের মনে করেন একটা জিনিস একটা একটা তথ্যর জন্য দিছেন আমাকে যে স্যার এটা কী তাৎক্ষণিক এটা বলা কষ্ট হয়ে যাব কারণ তাৎক্ষণিক এই জন্যই বলা কষ্ট হয়ে যাব এই বিষয়টা সবসময় আপডেটেড থাকে আপনি আজকে একটা জিনিস দেখছেন এক সপ্তাহ পরে এটা আপডেট হবে এই জন্য কথাগুলো মন দিয়ে শুনবেন এবং সবসময় এগুলোর সাথে যুক্ত থাকবেন প্র্যাকটিসে থাকবেন নিয়মিত এগুলারে দেখবেন আচ্ছা এখন কথা হয়েছে আপনি কি করবেন বায়ারের কাজ করার জন্য আপনি দুইটা ওয়ে ব্যবহার করবেন একটা ওয়ে হচ্ছে হয় বায়ারের কাছ থেকে তার ফেসবুক অ্যাকাউন্টের সরাসরি লগ ইন পাসওয়ার্ড নিয়ে আসবেন ইমেল এবং পাসওয়ার্ড নিয়ে আনিয়ে আপনার পিসিতে লগ করবেন এটা অবশ্য অনেক সময় বাইরেরা দেয় না বয় করে তার ফেসবুক অ্যাকাউন্ট হারিয়ে যাবে এখন যদি না দেয় তাহলে তাকে বলবেন যে তার ফেসবুক অ্যাকাউন্টে তা আপনাকে ম্যানেজার করে দেওয়ার জন্য অথবা ফেসবুক বিজনেস ম্যানেজারে ম্যানেজার করে দেওয়ার জন্য অ্যাডমিন করে দেওয়ার জন্য কিভাবে অ্যাডমিন করতে হয় গত ক্লাসে দেখাইয়ে দিছি ঠিক আছে ওইভাবে আপনি অ্যাডমিন নেবেন তার কাছ থেকে অ্যাডমিন নেবেন এখন অনেক সময় বলবে বায়ার বলবে অ্যাডমিন দিতে পারি না আপনি কি করবেন এভাবে গুগল মিটের লিঙ্ক দিয়ে দিবেন তাকে বলবেন সেখান থেকে আপনি ওখান থেকে বলে বলে দিবেন সে আপনি নিয়ে আসবেন এখন আপনি মনে করেন ভালো ইংলিশ জানেন না এখন তার সাথে কমিউনিকেশন করার জন্য ইংলিশ জানেন না তখন হয়তো আমার সাপোর্ট নিতে পারেন অথবা আপনি একটা কাজ করতে পারেন ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে যেগুলোতে ইংলিশ শেখানো হচ্ছে আপনি অ্যাটলিস্ট বেসিক ইংলিশগুলো শেখার চেষ্টা করেন একজনকে কুশল বিনিময় করার জন্য hi hello how are you I am fine how about you I am also fine এরকম আর যে মিনিং কী কীভাবে বলতে হয় কেন বলতে হয় এই বিষয়গুলো আপনারা কিছুটা না কিছু আপনি গুগল থেকে বা ইউটিউব থেকে আপনি এগুলারে আপনার আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করেন ঠিক আছে এখন আমরা কি করলাম আমরা মনে করেন একটা অ্যাডমিন নিয়ে নিলাম বিজনেস ম্যানেজারের এখন এই জায়গাতে আসলাম বিজনেস সেটিংস প্রথমে কি করলাম আমরা W W dot Facebook dot com slash overview দিয়ে এই অপশনে আসলাম আসার পরে সেটিংসে আসলাম সেটিংসে আসার পরে বিজনেস সেটিংসে আসলাম বিজনেস সেটিংসে আসার পরে আমরা এই অপশনটা পাইলাম এখান থেকে আমরা এই যে থ্রি ডট একটা অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশনের মধ্যে যাইবো থ্রি ডট অপশনের মধ্যে আসার পরে দেখেন এখানে কি কি আছে বেশ কিছু জিনিস আছে কি আছে অ্যাড ম্যানেজার আছে বিজনেস সেটিংস আছে তারপরে কমার্স ম্যানেজার আছে অ্যাকাউন্ট কোয়ালিটি আছে ইভেন্ট ম্যানেজার আছে অ্যাডস রিপোর্টিং আছে এই মুহূর্তে আমরা যে অপশনটার মধ্যে আছি সেটা হচ্ছে আমরা বিজনেস সেটিংসের মধ্যে আছি ঠিক আছে এই মুহূর্তে আমরা বিজনেস সেটিংসের মধ্যে আছি এখন আমরা কাজ কি করব। আমরা কাজ করবো অ্যাডসের কাজ করব। আমরা অ্যাডস দিব ঠিক না এডস ক্যাম্পেইন দিমু ওকে গত ক্লাসে একটা জিনিস মিস্টেক করছি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম না জি স্যার আমার এখানে তো দেখাচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নাই ad account ad account sir আমার আপনি কি অ্যাক্সেস স্যার না না অ্যাক্সেস দিয়ে গেছে এড অ্যাকাউন্ট গত ক্লাসে যদি না দেখাই তাহলে এখানে তো দেখাচ্ছে আমার নাই ad account name freelancer Joynal time জোনটা হচ্ছে আপনার ডাকার সাথে লন্ডনের যে গড়ি আছে সেই গড়ির সাথে ছয় ঘন্টা ব্যবধান আছে এটা ঠিক আছে তারপরে ইউএস ডলার দিয়ে থাকবেন কারেন্সি রাখবেন সবসময় ইউএস ডলারে এটা হচ্ছে ad account ad account next তারপরে another business my business marketing এটার সাথে দিবেন হ্যাঁ মার্কেটিংয়ের সাথেই থাক সমস্যাকে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট না হলে অ্যাড ম্যানেজার কি আপনার অ্যাড পোস্ট ক্রিয়েট করা যায় না এর অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসলে সময়ের প্রয়োজন নাই বিশেষ সময়ের প্রয়োজন নাই টাস করে দেয়া যায় স্যার জি বলেন স্যার বলছি আমি যদি ক্লায়েন্টের অ্যাড রান করতে চাই তাহলে আমাকে অ্যাড অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে হবে না পেজের অ্যাক্সেস নিতে হবে না না বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে হবে অ্যাক্সেস বলতে অ্যাডমিন নিতে হবে অ্যাক্সেস নিলে তো আপনি টোটাল জিওর অ্যাক্সেস নিয়ে নিলেন হ্যাঁ এত সময় নিচ্ছে বলছিলাম যে ক্লায়েন্টের যে ফুল মনিটাইজেশন এটা বলতে কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার সহ আর দশটা দশটা ভিডিও এসিও এগুলা হ্যাঁ সর্বনিম্ন সর্বোচ্চ দশটা আর মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সহ এক হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তার সাথে channel set up channel customization সঞ্চায়িত অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে যাই দেখি কি অবস্থা এর account settings open payment method okay লগবেন এটা তার মানে এর অ্যাকাউন্ট আমাদের হয়ে গেছে এটা এখন আমরা এই জায়গার মধ্যেই বাকিগুলো আমরা ওখান থেকে দেখতে পারব থ্রি ডোটে ক্লিক করলাম অ্যাড ম্যানেজারে গেলাম আসি ad manager welcome to loading ad manager এখন আমরা অ্যাড ম্যানেজারে চলে আসলাম অ্যাড ম্যানেজারে আসার পরে আমরা যে এই মুহূর্তে ফেসবুক অ্যাড ক্রিয়েট করবো সেই ফেসবুক অ্যাড ক্রিয়েট করার জন্য এই যে দেখেন দেখাচ্ছে আমাকে payment method add payment method এই পেমেন্ট মেথডটা ভালো হয়ে আপনারা বুঝেন জীবনেও বায়ারকে বলবেন না আমি পেমেন্ট মেথড সাপোর্ট দিব কথা বুঝতে পারছেন জীবনেও বায়ারকে বলবেন না আমি পেমেন্ট মেথড সাপোর্ট দিব এই পেমেন্ট মেথড সাপোর্টটা সম্পূর্ণ বায়ার দিবে কারণ বায়ার তার কার্ড দিবে তার কার্ড থেকে ডলার কেটে নেবে কথা বুঝতে পারছেন আপনি যদি পেমেন্ট মেথডটা সাপোর্ট দিতে যান তাহলে আপনি একশো ডলার দিয়ে কাজ নেবেন একশো ডলার সে একশো ডলারে পেমেন্ট দিতে চাইব এখানে অনেক ঝামেলা প্রথম নম্বর ঝামেলা হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে এখানে পেমেন্ট মেথড সাপোর্ট দিতে হলে প্রথম নম্বর আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে ডুয়েল কারেন্সি কার্ড মানে হচ্ছে এমন কার্ড যে কার্ডটা এমন একটা কার্ড বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে কার্ডটা প্রোভাইড করে যে কার্ডটা আপনি এখান থেকে নিয়ে আপনি আমেরিকাতে সেই কার্ড থেকে খরচ করে নিয়ে আসতে পারবেন তারপরে বাংলাদেশে এসে ব্যাংকে পেমেন্ট করে দিবেন অথবা বাংলাদেশে আপনি ব্যাংকে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে কথা বলছেন আপনার বাংলাদেশ ব্যাংকে টাকা আছে সেখান থেকে বাংলাদেশে ব্যাংকে টাকা আছে ওই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে আপনি আপনার কার্ড নিয়ে সঙ্গে নিয়ে গেছেন সেই কার্ড দিয়ে আপনি আমেরিকা থেকে পেমেন্ট করে আপনি আমেরিকা নিয়ে সেখানে গেছেন খাবারের বিল দিতে পেমেন্ট দিয়েছেন আপনি হোটেলে থাকতে হোটেলের বিল দিয়েছেন তারপরে আপনি অন্যান্য যাবতীয় যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজ সেই জায়গার মধ্যে করছেন এই রকম সাপোর্টেড যে কার্ড আছে সেই রকম কার্ড আপনার লাগবে এখন এই কার্ডটা পাইতে হইলে কি করা লাগবে এই কার্ডটা পাইতে হলে আপনাকে অবশ্যই একটা পাসপোর্ট থাকা লাগবে ভ্যালিড পাসপোর্ট এই কার্ডটা পাইতে হলে কি করা লাগবে একটা পাসপোর্ট থাকা লাগবে যে পাসপোর্টটা ভ্যালিড হতে হবে এবং আপনি আঠারো বছর বয়সের বেশি থাকতে হবে সেই পাসপোর্ট দিয়ে আপনি কি করতে হবে আপনি একটা কার্ড আনতে হবে তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো জি আচ্ছা জি স্যার এখন মনে করেন আপনার পেমেন্ট মেথডের জন্য আপনার কার্ড আছে এক্সাম্পল স্বরূপ আপনি মনে করেন আপনার পেমেন্ট মেথডের জন্য কি আছে কাজ আছে এখন এই কাজটা এই কার্ডটার জন্য এখন আপনি কাজ নিয়ে আসবেন এখন আপনি কি করবেন আপনি ব্যাংকের কাছ থেকে যদি ডলার কিনতে চান তাহলে আপনি ডলার বিশটা একশো বিশ পনেরো টাকা ষোলো টাকা নিচে ডলার কিনতেই পারবেন না কথা বুঝছেন আপনি একশো একশো ডলারের মনে করেন একটা ক্যাম্পেইন আপনি রেডি করতে চাচ্ছেন একশো ডলারের একটা ক্যাম্পেইন আপনি রেডি করতে যাচ্ছেন তাহলে আপনাকে কিনতে হবে একশো পনেরো ডলার তাহলে আপনাকে কিনতে হবে কত ডলার একশো পনেরো ডলার কারণ পনেরো পার্সেন্ট ভ্যাট পনেরো পার্সেন্ট ভ্যাট তাহলে একশো পনেরো ডলার যদি আপনি কিনেন একশো পনেরো ইন্টু একশো পনেরো ইন্টু একশো পনেরো তাহলে আপনি তেরো হাজার দুইশো পঁচিশ টাকার শুধু ডলার কিনতে হইব এখন তেরো হাজার দুইশো পঁচিশ টাকা ডলার কিনতে হইলে আপনি কত টাকা বায়ারের কাছ থেকে আনতে হবে এটা এখন আপনি হিসাব করেন কিন্তু এতটা বায়ারে দিবে না তারপরের বিষয় হচ্ছে আপনি যদি কাজের ভালো প্রুফ দিতে না পারেন তো এখন এই জন্য অনেক সময় পেস লাগে তারপরে বায়ারের যদি ক্যাম্পেইনে সঠিক পরিমাণ রেজাল্ট না আসে তাহলে বায়ার আপনাকে বলবে তার টাকা দিয়ে দেওয়ার জন্য তো আপনি যেটা খরচ করছেন সেটাও আপনার গেল তারপরে আপনার সার্ভিস গেল সব গেল ঠিক আছে আমাদের সম্ভবত এক্সটেনশনের কল দিয়ে দিছে আমরা আর মনে নয় মিনিট আছে আমি নতুন লিঙ্ক দিব সেই লিঙ্কে যুক্ত হইব তাইলে কি আমাদের পেমেন্ট মেথডের সাপোর্টটা আমরা দিব না বায়ার দিতে হইব বলেন বায়ার দিতে হবে বায়ার দিতে হবে বায়ার স্যার বায়ার ওকে তাহলে এখন পেমেন্ট মেথডটা কিভাবে দিতে হইব আমরা এই অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলাম অ্যাড অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পরে এইটা কিন্তু আমাদের কাজ না এটা বায়ারের কাজ এখন এটা বাংলাদেশ আছে এখন যদি আপনি যে দেশের কারেন্সি ইউজ করবেন মনে করেন আপনি কার্ড ইউজ করছেন এমএ এখন বায়ার বলল আপনারে ভাই আমি কার্ডে অ্যাড করতে পারি না আপনি আমাকে একটু সহযোগিতা করেন তাইলে সে বললে আমেরিকার মানুষ তাইলে আপনি কি করবেন এখানে ইউনাইটেড স্টেট এই জায়গাটা সিলেক্ট করে দিবেন United State United State of America এটা সিলেক্ট করে দিয়ে দিলেন তারপরে ইউএসডি ডলার যেটি টাইম আছে তারপরে নেক্সট এটা ঢাকার সাথে এখন ইউনাইটেড স্টেটের সাথে জিটি টাইমের সমস জিএম টাইমের পার্থক্য কত তাইলে আপনি সার্চ দিবেন গুগলে গুগলে কি লিখে সার্চ দিবেন হুম জিএমটি টাইম নিউ ইয়র্ক দেখেন জিএমটি টাইম নিউ ইয়র্কের সাথে কতটুকু পার্থক্য পাঁচ ঘন্টা ঠিক আছে কত ঘন্টা পাঁচ ঘন্টা আমার এখান থেকে আমি দেখাচ্ছি আমেরিকা দেখাচ্ছি এর অর্থ আমেরিকা না পাঁচ ঘন্টা কি প্লাস না মাইনাস এটা দেখি তো পাঁচ ঘন্টা মাইনাস দেখতে পাচ্ছেন এই যে আছে পাঁচ ঘন্টা মাইনাস তাহলে আমরা পাঁচ ঘন্টা মাইনাস বাইর করে খুঁজাইয়া কই আছে প্লাস হয়ে আছে এখনও মাইনাসে যাইতে হইব মাইনাসে যাইতে হইব প্লাস এই যে মাইনাসে চলে আসছি এক দুই তিন চার চার চার চার পাঁচ পাঁচ আছে কি কী Central Time, Renewable Eastern Island Time, mm, Jamaica, Panama Time, Lima, uh, uh, New York, better New York, new, new, new, new, UTC. Dhaka time Karnataka Dubai Brooklyn বলেন তেলেগু টাইম জোন যদি ঠিক করে না দেন তাইলে লোকেশন ঠিক হইতো না খেয়াল রাখেন আপনারা চোখ দিয়ে দেখেন আমার চোখে হয়তো ফাঁকি টাকি দিয়া চলে যাইতে পারে Mexico City Pacific time Mazatlan time তো ফাইলাম না এইটার সাথে তো টাইম জোনটা তো মিলাইতে পারতেছি না হ্যাঁ সার্চও নাই অকল্যান্ড অকল্যান্ড তো সিডনি মাগান মেলবোর্ন কোনো কিছু নাই ইউএস ইউএসের কোনো একটা অংশ নাই ইউএস ডলার তো ঠিক আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা new United State of country region থেকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা ঠিক আছে কিনা আর কোনো কিছু আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তো ঠিক আছে ইউনাইটেড কিংডম এটা নাই তো আমাদের ঠিক আছে তাহলে এখানে টাইম জোন নাই কেন না তাহার তো কথা না বেইজিং হংকং মাসা Kuala Lumpur Oke. Okay. 60 menit. Hmm. Kalau link dia dan 60 menit asal. Oh, acha acha sorry sorry. এটা আমি ডিলিট দিয়ে Assalamualaikum. Jadi, আজকে আর এডস ক্যাম্পেইনে যাওয়া যেত না এডস ম্যানেজারই রেডি করতে করতে শেষ না ভালো করে দেখি নাই আচ্ছা। ক্লাস শেষ হোক তারপরে দেখলাম আমি আসলে ভাই খুবই বেশি বুঝতে পারছি আমি ওদেরকে ওদের ইউটিউব চ্যানেল দেখে নক দিছিলাম তো ওরা listens to the Sabbath তাহলে এখন টাইম জোনটা এখানে পাচ্ছি না তাই না হ্যাঁ টাইম জোনটা কোনোভাবেই পাওয়া যাচ্ছে না মুসিবতের মধ্যে আছি কি করে মেলবোর্ন তাকে তো এখানে তাকে কিন্তু আজকে আসতেছে না কেন ওই যে নিউ ইয়র্কের লোকেশনের জায়গাগুলো জিএমটি টাইমগুলো টাইম সেট আপ না করে দিলে কিন্তু প্রবলেম আছে আচ্ছা যদি না পাই আমরা গুগল থেকে খুঁজে এবার করছি মাইনাস পাঁচ পাঁচ ঘন্টা তাই না তাহলে আমরা গুগলে সার্চ দিয়ে দেখলে কেমন হয় GMT time of United State এই তো জিএমটি মাইনাস ফাইভ দেখছেন নি time is New New York City এই যে মাইনাস ফাইভ তাহলে আমরা এখান থেকে মাইনাস ফাইভই সেট করে দিতে পারি সমস্যা নাই ওকে যেহেতু আমরা পাই নাই তাইলে মাইনাস ফাইভ দিয়ে দিলে হবে এটুকু খেয়াল রাখবেন যে আমার টাইম জোনটা সেট আপ ঠিক থাকতো ইস্টার্ন অ্যাথিকন টাইম রেনওয়ে জেমাইকা টাইম আচ্ছা জেমাইকা হচ্ছে আমেরিকান একটা সিটি ঠিক আছে তাইলে জেমাইকাই দিয়ে দিই আমরা আমেরিকার একটা সব মানে অঙ্গরাজ্যের নাম জেমাইকা দিলাম নেক্সট জিএমটি মানে হচ্ছে গ্রিনেজ মিন টাইম মানে যে আমরা বলি না গ্রিনেজ হ্যাঁ, গ্রিনেজ মান তারপরে হচ্ছে এখানে কোন মেথডে আপনি টাকা দিতে পারবেন দেখুন পেপালে দিতে পারবেন ভিসা কার্ড আছে তারপরে আরও কী কী জানি আছে সবগুলো এগুলা এইগুলো দিয়ে দিতে পারবেন অনলাইন ব্যাংকের যে কিছু কিছু ব্যাংকিং ব্যবস্থা আছে আপনি যেটা দিবেন ওটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে তারপরে আপনি I have an ad credit to claim এটা দিবেন তারপরে দিবেন নেক্সট দেখেন নেক্সট দেওয়ার পরে এখন আরও কিছু আসবে কি আসবে এখানে আসবে কার্ড নেম দেওয়া লাগবে কার্ড নাম্বার দেওয়া লাগবে তারপরে এম এম ওয়াই ওয়াই একটা কোড আছে এটা দেওয়া লাগবে সিবিসি একটা কোড আছে এগুলো দেওয়া লাগবে এ সব কিছু দেওয়ার পরে এখানে সেভ দিবেন সব কিছু দেওয়ার পরে সেভ দিবেন সেভ দিলে আপনার অটোমেটিক্যালি কি হয়ে যাবে অটোমেটিক্যালি আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করে ফেলবেন ঠিক আছে তাহলে পেমেন্ট মেথড এড দেখিয়ে দিলাম এখন আসুন আমরা পেমেন্ট মেথড অ্যাড দেখানো শেষ অ্যাড এখন যেহেতু অ্যাড অ্যাকাউন্ট ছিল না অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করে নিলাম পেমেন্ট মেথডও অ্যাড করে নিলাম এখন আমরা ক্রিয়েট অপশন আছে এখন আমরা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো sorry Facebook ads ads campaign ready করবো এখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রেডি করার জন্য এই জায়গার মধ্যে দেখেন ক্রিয়েট আছে ঠিক আছে এখানে আমরা ক্রিয়েটের মধ্যে ক্লিক করি ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পরে দেখুন আমরা এইরকম একটা ইন্টারফেস পাইলাম ইন্টারফেসটাতে কী আছে আমরা এটা মন দিয়ে পড়বো কোপ মন দিয়ে পড়বো সবগুলা ফাংশন আমরা পড়বো এটা কি we need to confirm a few details about your account before you you can publish on at you can you can either go through account over you to confirm this info before you start creating or do this later তাহলে বলছে এখানে কি বলছে আমরা পড়ি প্রথমে you need to confirm a few details we need আমাদের কি দরকার টু কনফার্ম ফিউ ডিটেলস কিছু তথ্য about your ads your account আপনার তো অ্যাকাউন্ট সম্পর্কে বিফোর ইউ আগে আপনার পূর্বে can publish on ads account ads অ্যাকাউন্টটা পাবলিশ করার আগে আপনি কি করতে হবে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে কিছু তথ্য দিতে হবে you can either go to account overview to confirm this info before your start creating or do this later তারপরে আসুন আমরা এই জায়গাগুলো আমরা পড়লাম পয়রা সামনের দিকে আসলাম এখন এই জায়গার দিকে আসবো এখানে আমাদের তেমন কিছু নাই এগুলো আমরা বোঝার জন্য form we made on update to the campaign আমরা যদি আপডেট করতে চাই এখানে ক্লিয়ার ক্লিক দিয়ে আমরা আপডেট করতে পারি to make it easier to find on that align with your business goals were what you can expect এগুলো আমরা ফর্ম অল দ্য সেম যদি আমরা না জানি আমরা যদি না বুঝি ইংলিশ যদি না বুঝি তাহলে কপি করবো আমাদের ট্রান্সলেট বাবার কাছে চলে যাইবো এই ট্রান্সলেট বাবা আমাদেরকে হেল্প করে ট্রান্সলেট করে আমাদেরকে সুন্দর করে বুঝাইয়া দিয়ে দিব ঠিক আছে আমরা কোনো প্রবলেমের মধ্যে পড়তাম না এই পৃথিবীটা কত সহজ এখন আর কোনো কিছু শিখতেও যেমন প্রবলেম হয় না শেখাই তো প্রবলেম হয় না কথা বুঝতে পারছেন আমি যদি একদম কিছু না জানি তাও দেখেন আপনার ব্যবসায়িক লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি খুঁজে পাওয়ার কাজ সহজ করতে আমরা প্রচার অভিযানের উদ্দেশ্যগুলির একটি আপডেট করেছি আপনি যা আশা করতে পারেন তা এখানে আগের মতো সব একই কার্যকারিতা এবং বৈশিষ্ট্য এই সময়ের বিদ্যমান প্রচার অভিযানের কোনো পরিবর্তন নেই ওকে আমরা যে এডস দিব সেই এড কোন রিলেটেড দিব সেই কথা এখানে বলছি এখান থেকে আমরা একটা বিষয় দিয়ে দেওয়ার জন্য যে বিষয়টা আমরা হ্যাঁ। সে জি অ্যাডস ম্যানেজার কি নতুন করে আপডেট হয়েছে এই ছয়টা যে পার্ট ছিল এটা কি আগে ছিল না এটা নতুন করে এসেছে আবার না এগুলা আমি যখন শিখছি তখন অনেকগুলা ছিল না এখন নতুন করে আমি দেখতেছি কারণ আপনিও মনে হয় আগে কাজ কাজ করার সময় এগুলো দেখছেন না তাই না জি স্যার আমি আপনার জিজ্ঞেস করছি নতুন করে অ্যাড হয়েছে বলছি না কন্টিনিউয়াসলি ফেসবুক কন্টিনিউয়াসলি তাকে মডিফাই করে কারণ সে যদি সব আগেরটার মধ্যে থেকে যায় তাহলে অনেক ঝামেলা আছে আচ্ছা আমরা এই যে এখানে কয়টা অপশন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা অপশন আছে এই ছয়টা অপশনের জন্য আমাদের ছয়টা ক্লাস লাগবে কথা বুঝতে পারছেন তাহলে আমরা দেখেন ফেসবুকের প্রচুর ক্লাস কিন্তু এক ফেসবুক নিয়ে যদি আমি তিন মাস গোড়াগড়ি করি আমি পারবো আমার কোনো সমস্যা নেই এখন এখানে আছে ছয়টা ক্লাস তাহলে আমরা দুইটা বা তিনটা ক্লাস করবো এখান থেকে করে আমরা বাকিগুলা থেকে আইডিয়া নিয়ে নিব আমি দেখেই দেবো কীভাবে সবগুলো করা যায় সমস্যা নাই আর আপনারা যদি চান তাইলে ছয়টাই করাই দেবেন তারপরে হইব আমাদের ফেসবুক মার্কেটিং ফ্রি মার্কেটিংয়ের ক্লাস তারপরে রয়েছে ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের ক্লাস আরও আছে ফেসবুকের ক্লাস শেষ হইতে রমজান মাস শেষ হয়ে যাব ওকে এখানে আমরা এগুলো বুঝি দেখেন এই জায়গাগুলো আমরা খুব ক্লিয়ারলি বুঝি দেখে প্রত্যেকটা শব্দকে আমরা খুব ভাঙ্গে ভাঙ্গে বুঝি এই যে কী কী আছে অ্যাওয়ারনেস আছে ট্রাফিক আছে এঙ্গেজমেন্ট আছে লিড আছে এ প্রমোশন আছে সেলস ছয়টা অপশন কি কি আছে আমরা আবার দেখি অ্যাওয়ারনেস আছে ট্রাফিক আছে এঙ্গেজমেন্ট আছে লিড আছে অ্যাপ প্রমোশন আছে সেলস আছে আচ্ছা এখন আবার আমি স্ক্রিনগুলা দিয়ে একটা একটা করে এই ছয়টা অপশনকে আমি ছয়টা অপশনকে বুঝাই আচ্ছা এখন যদি কেউ কোনো বায়ার যদি আমাকে বলে কোনো বায়ার যদি বলে আমার বিজনেসটা মানুষের কাছে প্রচার করব। মানে শুধু পরিচিতি দিয়ে দিব আমার বিজনেসটাকে মানুষ প্রচার করবে মানুষ চিনতে চিনবে আমার কোনো সেলসের প্রয়োজন নেই আমি দিতে চাচ্ছি মানুষটাকে আমার বিজনেসটাকে কথা বুঝতে পারছেন নতুন বিজনেস মানুষ ক্রিয়েট করলে মানুষ আগে চিনাইতে হয় মানুষকে চিনাইতে হয় সেই চিনানোর জন্য যেটাকে বলে সেটার নাম হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস মানুষ মানে হচ্ছে অ্যাওয়ারনেস মানে হচ্ছে মানুষের কাছে একটা জিনিস পৌঁছে দেয়া মানুষের চোখের সামনে একটা জিনিস পৌঁছে দেয়া এই হ্যাঁ মানে মানে আমি মানুষের কাছে চিনাইতে চাইলে যদি জাস্ট মানুষ আমার নামটা জানো ডিজিটাল আইটি পার্ক নামটা জানুক এইরকম যদি চিন্তা করি তাহলে যদি আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ করি অর্থাৎ ফেসবুকের মাধ্যমে যদি মানুষকে চিনাইতে চাই তাহলে আমি অ্যাওয়ারনেস দিব অ্যাওয়ারনেস শব্দের অর্থ মানুষের সামনে পৌঁছে দেয়া এখন যদি আমরা একটা পোস্ট মানুষের সামনে পৌঁছে দিতে পারি সেই পোস্টটার মধ্যে দেখব কি ডিজিটাল আইটি পার্ক অনেকে পড়ব পড়ে বিস্তারিত জানবো না জানলে অনেকে যদি বিস্তারিত নাও জানে তাহলে আমার নামটা কি করব মানুষ জানবো যে ডিজিটাল আইটি পার্ক নামে একটা কি আছে একটা আইটি ফার্ম আছে আচ্ছা দুই নাম্বার হচ্ছে কেউ যদি চায় একটা ওয়েবসাইটের মধ্যে ভিজিটর নিত মনে করেন কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোর মধ্যে বিশেষ করে যারা বিজনেস করে ওই সমস্ত মানুষগুলো স্যার আবার চলে গেছে আমি দুঃখিত আপনার জন্য আপনি পরবর্তীতে ভিডিও দেখেন এখন আবদুল্লা ভাই ওনাকে বলে দেন যে আমরা দুঃখ প্রকাশ করতেছি আর পরবর্তীতে ভিডিও দেখবেন ওকে স্যার স্যার তো ট্রাফিক হচ্ছে যে মানুষ অনেক সময় ওয়েবসাইট তার ওয়েবসাইটের মধ্যে ভিজিটর নাই ভিজিটর মানে কি বুঝেননি ওয়েবসাইটের ভিজিটর কি আপনারা বুঝেননি কথা বলেন আমার সাথে জি স্যার ভিজিটর মানে হচ্ছে যারা স্যার ওয়েবসাইটটা আপনি একজনই জানেন বাকিদের কথা বলছি সবাই বলেন ভিজিটর মানে কি বুঝেননি আপনারা কি সবাই কি ঘুমিয়ে গেছেন নাকি রমজান মাসে রমজান মাসের দিন তাড়াতাড়ি ঘুম চলে আসে তাই না হ্যাঁ সাব্বির ভাই বলেন ভিজিটর মানে কি মানে একটা কোন জায়গার মধ্যে প্রবেশ করে এই জায়গা সম্বন্ধে কিছু ধারণা নেওয়া বা এই হ্যাঁ, জায়গা সম্বন্ধে কিছু এটা হচ্ছে মানুষ যা কোন জায়গা ভিজিট করে সেটা হচ্ছে ভিজিটর কিন্তু ফেসবুকের মধ্যে ভিজিটর বা ট্রাফিকের মাধ্যমে ভিজিটর তৈরি করার মানে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে মানুষকে পৌঁছে দেয় মানুষ যেন তার ওয়েবসাইটটাকে ভ্রমণ করে ঠিক আছে মানুষ যেন কি করে তার ওয়েবসাইটটা ভ্রমণ করে আচ্ছা এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট মানেও পরিচিতি এঙ্গেজমেন্ট মানেও পরিচিতি দেখেন গ to more message videos views post engagement আচ্ছা এঙ্গেজমেন্ট মানে হচ্ছে কি এঙ্গেজমেন্ট মানে হচ্ছে মানুষ যেন আপনার একটা পোস্ট আপনি একটা পোস্ট করলেন সেই পোস্টটার কারণে মানুষ যেন আপনাকে মেসেজ করে আপনার ভিডিওটাতে ভিউ হয় সেই পোস্টার মাধ্যমে মানুষ যেন কী করে লাইক করে পেজে লাইক করে আপনার পোস্টে লাইক করে আপনাকে কমেন্ট করে কিছু মানুষ আছে দেখবেন সে তার পোস্টের মধ্যে লাইক চায় কমেন্ট চায় ভিউ তার ভিডিওতে তো ভিউ চাইবেই কিন্তু তার সাথে দেখবেন সে তার পোস্টে লাইক চাইবে কমেন্ট চাইবে ঠিক আছে এগুলো সে চায় এখন এই যে চা এই চাওয়াটা অনেক সময় যদি এরকম কেউ যায় আপনার কাছে যে আপনি আপনি আমার এই পোস্টটা একটা পোস্ট দিয়ে বলবো যে আমার এই পোস্টটাতে আপনি কি করেন লাইক দেন কমেন্ট আনাইয়ে দেন এটাকে এইরকম যদি কোনো কিছু করতে হয় তাহলে এঙ্গেজমেন্ট দেওয়া লাগবে কি সিলেক্ট করে দেওয়া লাগবে এঙ্গেজমেন্ট তাহলে আমরা তিনটা অপশন জানলাম একটা অপশন কি যদি কেউ যদি বলে আমাকে আমার বিজনেসটা আমাকে যদি বলে আমার বিজনেসটাকে প্রচার করে দাও বায়ার যদি আমাকে বলে আমার বিজনেসটা মানুষের কাছে পৌঁছে দাও আমার বিজনেসটার নাম মানুষ জানতে চায় আমার বিজনেসটার সম্পর্কে পরিচিতি পরিচিতি হোক তাহলে আমি কি করব অ্যাওয়ারনেস দিয়ে দিবো আমাকে যদি বলি বায়ার বলে না আমার আমার ওয়েবসাইটে ভিজিটর আনতে হবে ভিজিটর আসতে হবে এবং সেই ভিজিটর মনে করেন অনেক সময় কি অ্যাফিলিয়েট মার্কেটিং করে মানুষের ওয়েবসাইটের মধ্যে কি থাকে অনেক প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টটা তার ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে চায় ফেসবুকে সে এখানে ক্যাম্পেইন করবে সে এই ফেসবুক থেকে মানুষ কি করবে তার প্রোডাক্টে চলে যাবে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এই ট্রাফিক কিভাবে হয় যদি সরাসরি একদম দেখাইতে সম্ভব হয় তাহলে আপনাদের জন্য বেটার হয় বিষয়টা বেটার হয় দেখি আপনাদের ভাগ্যের মধ্যে এরকম কোনো পোস্ট আছে কি না এই যে মনে হয় না এটা গেম প্লে হয়ে যাইব এইটা হয়তো নাই এই যে দেখি গুলজার ভাই হজে চলে গেছে এই যে উনি গুলজার ভাই হজে চলে গেছে আচ্ছা এটা হচ্ছে চ্যাট জিটিপিটি এটাতে হবে না হবে না এটা স্পন্সর লেখা আছে মানে না স্পন্সর লেখা থাকলে হবে না ওয়েবসাইটে যাওয়ার জন্য নিচে ওয়েবসাইটের লিংক দেয়া থাকে ঠিক আছে আপনি নিচের লিংকে ক্লিক করবেন সরাসরি আপনি ওয়েবসাইটে চলে যাবেন আসলে এরকম পাওয়া যায় কি না স্পন্সর পাইছি এই না এটা তো সেন্ড মেসেজ আচ্ছা এটা এটা তো ডাইরেক্ট সেন্ড মেসেজ তাকে সেন্ড করার জন্য ফ্রি ডট কম দশ জিবি হোস্টিং এগারোশো নিরানব্বই টাকা সাথে ফ্রি ডট কম এটা কি সত্য পরে তাদের সাথে আলাপ করবো এখানে রেখা দিলাম বিস্তারিত বুঝবো তাদের সাথে কে আসলো ইব্রাহিম তালুকদার এরকম তো পাচ্ছি না অফ গেম দেখি মাহফুজুর রহমান রাব এই যে এইটাতে দেখ এইটাতে দেয় এই যে দেখুন মাইক্রোসফট অফিসে চলে আসছে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস কি আসে আমরা দেখি কিছুই আসতেছে না এই যে আসছে আসছে এক্সেল শিট ওই যে আমি মোবাইল ডাটা দিয়ে জয়েন হয়েছি তো এই জন্য মানে অনেকটা স্লো দেখাচ্ছে বুঝতে পারছেন ওয়াইফাই দিয়ে এখানে যদি ওয়াইফাই দিয়ে থাকতাম তাইলে হয়তো বাম্পার ফাস্ট আচ্ছা এই যে দেখেন ধরেন একটা ওয়েবসাইট যদি মাইক্রোসফট অফিস সাধারণত কোনো ওয়েবসাইট না শপ নাও ক্লিক করলে কি হয় দেখি ও সেই ওটাই আসতেছে আচ্ছা ঠিক আছে ওই রকমই মানে থাকবো ওই যেভাবে আমরা আরেকটা পেজের মধ্যে চলে গেছি এটা ওইরকম একটা ওয়েবসাইট থাকবে এরকম লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেই ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে সেখান থেকে আমরা তার ওয়েবসাইটে কেউ ক্লিক করলে আমি যেভাবে ক্লিক করে ওখানে চলে গেছি ওইভাবে দেখি সার্কোস্টিক পেতে ইনবক্স আচ্ছা লার্ন মোড় এখানে আচ্ছা এই অপশনটা আমরা সামনে রাখি ওকে যাক তারপরে আসুন কি আছে আমরা দেখি ওই যে তারপরে কি আছে দেখি তারপরে আছে আমরা লিড আচ্ছা লিডের আগে আমরা লিডের আগে এই অপশনটা আমরা শিখে দেখে আলোচনা করে নেই অ্যাপ প্রমোশন এই অপশনটা আমরা আলোচনা করে নেই তাহলে অ্যাপ প্রমোশন অ্যাপ প্রমোশনটা কি অ্যাপ প্রমোশনটা হচ্ছে আপনি দেখেন এখানে দেখাই এই যে দেখেন সাইন আপ ঠিক আছে এই যে দেখেন আপনারা এখানে একটা ক্যাম্পেইন আছে সেই ক্যাম্পেইনটাতে দেখেন সাইন আপ শব্দটা দেওয়া আছে মানে হচ্ছে কেউ একটা অ্যাপ অ্যাপ তৈরি করছে সেই অ্যাপের মধ্যে সাইন আপ নিয়ে আসতে চায় সেই সাইন আপটা নিয়ে আসতে চাইলে এরকম অ্যাপের লিঙ্ক দিয়ে এরকম দেওয়া থাকে তাহলে সাইন আপ হয়ে যায় ঠিক আছে তারপরে আসুন লিড লিড কি লিড হচ্ছে ইনফরমেশন লিড কি লিডের মিনিং কি লিড মানে হচ্ছে ইনফরমেশন লিড মানে কি বলুন আপনারা কথা বলুন আপনারা যদি বলুন তাহলে কথা বলেন তাহলে স্যার লিড মানে তো ইনফরমেশন প্রত্যেকটা না স্যার ইনফরমেশন ইনফরমেশন হ্যাঁ, কি ইনফরমেশন এখন মনে করুন একটা প্রোডাক্ট একজন মানুষ সেল করতো একটা প্রোডাক্ট একজন মানুষ সেল করতো সেই প্রোডাক্টটা সেই প্রোডাক্টটার এখন আপনি কিনল না মানে ওই ধরনের প্রোডাক্টের মানুষের দরকার যে ওই সমস্ত মানুষগুলার ইনফরমেশন আমার কাছে দরকার তাদের কাছে আমি পরবর্তীতে হয় মোবাইলের মেসেজ দিয়া হোক না ইমেইলের মাধ্যমে না হোক না হয় ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে হোক না হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক যে কোনো একটা মাধ্যমে তার সাথে কি কর্ম যোগাযোগ কর্ম কথা বুঝতে পারছেন যে কোনো মাধ্যমে তার সাথে যোগাযোগ কর্ম তার সাথে যোগাযোগ করে তারে আমি কাজ কর্ম তার ইনফরমেশনটা আনাইয়া ওই বায়ার বললো আমাকে ওই সমস্ত আমার মনে করেন একটা টি শার্ট আমি সেল করবো একটা টি শার্ট সেল করবো এই টি শার্ট যে সমস্ত মানুষের প্রয়োজন ওই সমস্ত মানুষের লিডের দরকার মানে ওই সমস্ত মানুষের কিছু তথ্যর দরকার তো ওই লিড আপনি ওই লিড করবেন ওই লিডটা সিলেক্ট করে দিলে ওই সময় যখন একজন মানুষ ওই তার পোস্টের মধ্যে ক্লিক করবে বা কমেন্ট করবে বা লাইক দিবে লাইক দিলে কমেন্ট করলে যে কোনো কিছু করলে সে সাথে সাথে তার কাছে এক লিড চলে যাবে ওর নাম চলে যাবে ওর ইমেল আইডি চলে যাবে ওর ফেসবুক আইডি চলে যাবে ওর লোকেশন চলে যাবে ঠিক আছে যা যা ইনফরমেশন আছে সব কিছু যদি ফেসবুকের মধ্যে যত ইনফরমেশন যদি তার হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকে তাহলে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও তার কাছে চলে যাবে তারপরে এখান থেকে সেই এই যেগুলো কালেকশন করে সে তাদের কাছে সরাসরি মার্কেটিং করবে তাহলে লিড শিখলাম এ প্রমোশন শিখলাম সেলস সেলস হচ্ছে কোনো কিছু দিয়ে মানে ওই যে স্বপ্ন স্বপ্ন ওই যে অপশনটা কোথায় জানি দেখছিলাম এই যে সব না অপশনটা আছে সব সব কই জানি ছিল কই কই কই কই হারিয়ে গেছ বহু দূরে হারিয়ে গেছে এই দনিচ্ছে এখন অপশনে যায় নাই মারাই লিছে জানি দোস্ত ক্লাস নিলাম রে দোস্ত ও অনলাইনে ক্লাস অনলাইনে ক্লাস হ্যাঁ বাসাদ নি Banglalink number Banglalink number ইয়া সা চক্র চলেননি ইস সা চক্র চলেননি তাকে গুনবা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখ কোনটা হয় কালকে কালকে ইফতার করবো ইয়া ইফতার করবো ইফতার করবো বিনিয়ামিন বাড়িতে গেলাই নানি খইবা হ্যাঁ ও সিনচি ও সিনচি সিনচি হ্যাঁ হ্যাঁ বিয়া নেই আমি কালকে কালকে আমি তিন সাইডটা সাড়ে কালকে আমি সাইডটা সাড়ে সাইডটা দিয়ে সিলেট ফুসিম ইনশাল্লাহ সাইডটা সাড়ে সাইডটা ও সিঙ্গেল डेस्कूट तो में साहब mess up, mess up. তুমি বেটা ইফতারও যাইতে যদি দেখো মেসা বেলা হয় না তাইলে বেটা ও মুসলমান যাইতে নি ইফতার বুঝা যার ইন্দুর প্রোগ্রামও যাইতে তোমরা দৌড় বেটা বেজ্জত হল লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ ইলা আলিউল আজিম তোমরা হলটি নিন্দু নিবে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ ইগুর ইগুর তো আর ইগুর ও বিনিয়ামিন হিগুর মাথার চুল গেছে কি আমার রেকর্ড আর ইতা ইউটিউবে যাইবরে ভাই এগুলোর মাথার চুল নাই তো এগে আসলে এই লাগাইছে চুল দে না কানে আচ্ছা। সুন্দর ওষুধ আছে রে এখন আচ্ছা, কি জানি আলোচনার মধ্যে আসিলাম বলে গেছি আমি এটা আমার মনে করে দেন আপনারা আছেন না ঘুমাই গেছেন মনে ঘুমাই গেছেন স্বপ্ন স্যার দেখাইতে আসলেন ও আচ্ছা স্বপ্ন স্বপ্ন রাইট রাইট স্বপ্ন স্বপ্ন স্বপ্ন সবগুলাতেই দেখি মেসেজ স্বপ্ন দুই একটা তাহে তো অন্য আগেই যে আগে যে অনেকটা একটা দেখছিলাম না ওই যে মাইক্রোসফটের ওটার মধ্যে স্বপ্নও আসিল যাই হোক এমনি আমরা ক্যাম্পেইন যখন রেডি করবো তখন অবশ্যই আমরা দেখতে পারবো বিষয়টা বুঝতে পারছেন এখন আমরা তাক ওইগুলো আমরা বুঝি তো আমাদের এই হচ্ছে টোটাল ছয়টা কি আমাদের ক্যাম্পেইনের সেট এই ছয়টা সেট আমরা ছয়টা ক্লাসের মধ্যে দেখতে হইব কথা বুঝতে পারছেন ছয়টা ক্লাসের মধ্যে দেখতে হইব সেখান থেকে আমরা কি করবো কিওয়ার্ড রিসার্চ করে আমরা এঙ্গেজ কিভাবে বায়ারের কাছে আমাদের আমরা কি পর্যন্ত পৌঁছাইতে পারবো তাদের একটা পোস্ট কতটুকু পর্যন্ত আমাদেরকে বায়ার একটা ইনফরমেশন দিবে এখান থেকে আমরা ওই যে ফেসবুকের ওখান থেকে আমরা রিসার্চ করে এটা আমরা দেখাইতে পারবো কথা বুঝতে পারছেন এই জন্য আজকে এই পর্যন্ত থাক আজকে ওই যে অ্যাড ম্যানেজার রেডিওতে প্রবলেম হয়েছে এই জন্য আর যাচ্ছি না কারণ যদি এখন থেকে ওখান থেকে নেক্সট কন্টিনিউ করে আমি সামনে যাই তাহলে অনেক লম্বা একটা ক্লাস মানে এখান থেকে প্রায় আরও আরও ঘন্টার উপরের ক্লাস কথা বুঝতে পারছেন সো দ্যাট এই ক্লাসটা আগামীকাল আগামী সোমবারে থাকবে শনিবার দিন আপনাদের ক্লাস থাকবে না আমি কালকে ঢাকায় চলে যাবো আস্তে আস্তে রোববার দিন হয়ে যাব তাই আপনাদের সোমবার দিন ক্লাস স্যার ঢাকায় স্যার ঢাকায় কোথায় যাবেন এয়ারপোর্ট এয়ারপোর্টে আর কোথাও না স্যার না আর কোথাও না দেখা করবেন ছিলাম তো স্যার যে এদিকে আসলে স্যার ভিতরে ঢাকার ভিতরে স্যার সংসদ ভবন আশেপাশে আসলে ওই রকম আসার খেয়াল নাই কারণ আমি হয়তো বা দুইটার দিকে এয়ারপোর্ট নামবো তারপর থেকে ওখানে অবস্থান করতেই হইব আমার সাতটায় আমি যারে নিয়ে আসবো তার ফ্লাইট সাতটায় তারপরে আবার রাত্র আমি রওনা দিতে হইব কারণ পরের দিনে এসে ক্লাস করাইতে হইব না না সব ঠিক আছে না আপনি এত কষ্ট করতে হবে না আর অন্যদিন যদি ঢাকা আসি তাহলে আর যদি আপনার পক্ষে পসিবল হয় তাহলে আপনি এয়ারপোর্ট চলে আসেন কষ্ট হবে না না স্যার ঠিক আছে স্যার সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে হুম অবশ্যই ঠিক আছে <laughs> আচ্ছা পরে আলোচনা করো তাইলে আজকে আমরা কি শিখলাম আমরা অ্যাড ম্যানেজার কীভাবে অ্যাড করতে হয় অ্যাড ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্টের সাথে অ্যাড ম্যানেজার কীভাবে সেট আপ ক্রিয়েট করতে হয় সেটা শিখলাম আর আমাদের ফেসবুকের ক্যাম্পেইনের জন্য কয়টা আছে সেই ক্যাম্পেইনগুলো আমরা আজকে বুঝলাম তাই না আজকে থেকে আগামী সোমবারের আগ পর্যন্ত এর ভিতরে আবদুল্লাহ ভাই সবাইকে পার্সোনালি নক দিয়ে দিয়ে জিজ্ঞেস করবেন যে যাদের এড ম্যানেজার ক্রিয়েট করা আপনি এড ম্যানেজার ক্রিয়েট করবেন আর অ্যাড অ্যাকাউন্টটা রেডি করে দিয়ে দিবেন আর আপনারা সবাই ভিডিও দেখবেন হ্যাঁ শনিবারে ক্লাস হবে না শনিবারে তো ক্লাস হবে না বললাম না আমি ঢাকায় চলে যাবো সোমবারে ক্লাস হবে আপনাদের এই ছয়টা ক্যাম্পেইনের ক্লাস করার পরে পরবর্তী ক্লাস আমরা সেট আপ করব আপাতত আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আর কারো প্রশ্ন থাকলে করতে পারেন তাহলে কারো কোনো প্রশ্ন নাই না স্যার আপাতত কিছু নাই আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম